বাচ্চাদের সঙ্গে কোন ময়লা লেগে আছে তোমাকে শরীর তোমার বান্ধি অপেক্ষা করে না হাত বাড়াইছে সন্তানটাকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে আদর করবে দুধ পান করাবে যখন তোমার বান্ধি হাতটা সন্তানের দিকে বাড়াইছে তার স্তনের সাথে সন্তানটার মুখ লাগাইবে ওই সময় তুমি অর্ডার করেছিলে কাল মালাকাল মোতাজাইল কোথায় আমি বললাম হাজি ঠিক মানে ওই সময় তুমি অর্ডার করলে এই সংসারে তাকাই গহীন সাগরে দেখার মতো কেউ নাই সাহায্যকারীও নাই এই মুহূর্তে যদি বাচ্চার মার জানটা কবজ করে দেয় বাচ্চাটার উপায় কি হবে আমার মায়া লেগেছিল আল্লাহ বলেন দুধ পান করানোর জন্য সন্তানটাও ক্ষুধা মুহূর্তে তুমি অর্ডার করলা মানা করল তাজরাইল তার জানটা কবজ করে দাও আমার দিনে বড় মায়া লেগেছে এই গহীন সাগরে তাকে দেখার মতো তো কেউ নাই এই গহীন সাগরে তাকে দেখার মতো কেউ নাই ওদিকে বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদে আমি মালাকুল মত দিলটা নরম হয়ে গেছে একবার চাইছিলাম তার মার জানটা কবজ করব না কিন্তু আমার দিলের ভিতরে হাজারো মায়া থাকুক না কেন হাজারো মায়ার চাইতে মানে তোমার হুকুমটা ছিল অনেক বড় এই জন্য আমি এক মুহূর্ত দেরি না কইরা তার মায়ের তক্তাতে থাকা অবস্থায় তার জানটা কবজ করে দিল্লা আল্লাহ জিজ্ঞাসা করে একজন বাচ্চা আওয়াজ করে ফেলল মা সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হলো বাচ্চারা কাঠের উপরে ছিল কাঠটা বাসা আরম্ভ করে দিল এরপরে বাচ্চারা কোথায় রয়েছে কোথায় গিয়ে পৌঁছেছে ওটা আমি মালাকল মতাজ রাইডার জানি না আমার আল্লাহ জিজ্ঞাসা করে আর কোন সময় তোমার কোন ব্যক্তির জন্য মায়া লেগেছিল ملك الموت أزرم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دخا يا إلهي मदीना कैसी बस्ती है خدا تیری رحمت برستی ہے بلغ العلا بکماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج دبرين है हम लोगों के सामने रोज महशर का जब है مصطفى مصطفاك سمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শশীভূষণ বাজার দারুল উলুম হুসাইনিয়া কৌমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি দেগার উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত আলামাই কালাম অতি কষ্ট করে আগত আল্লাহ পাকের আসিফিন জাকিরিন মহিদ্দিন মুরব্বিয়ান আওয়াম কলেজা টুকা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই ও পদ্মার অন্তরাল থেকে আলোচনা শুনছেন শ্রোতিয়া সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ তালা দরবারে অসংখ্য অগণিত শুক্র সুযোগ যে মহান রপুল আইজত রপুল আলামিন অতি দয়া করে মায়া করে মেহরবানি করে ভালোবেসে কোরআন হাদিসের মসজিদ জান্নাতের বাগানে গুলা মাপের মসজিষে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে দিল থেকে সু উচ্চ আওয়াজে একবার কারিমাত শুক্র আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ এই মসজিদটাকে বলা হয়েছে জান্নাতের বাগান গুলা মাফের মসজিদ এরকম গ্রামে মসজিদে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার সবাই খুশি তাহলে খুশির আওয়াজটা কি এই পরিমাণ হবে না আরো বাড়া উচিত আরেকবার বলি আলহামদুলিল্লাহ এখনো কিন্তু পুরাপুরি হয় নাই মানুষ তো একেবারে কম না আমরা খুশি না বেজার তাহলে আবার বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেছি কার এই জবান দিয়েছেন কে এই আল্লাহর দেওয়া জবান দ্বারা কাকে ডাকতে হবে তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ তো আমরা যারা আসতে পেরেছি তারা আল্লাহ তালা নিয়ামতের অংশীদার হয়েছি যে সমস্ত হতবাগা কপাল পোড়ারা আসতে পারে নাই তারা এই নিয়ামতের অংশীদারও হতে পারে নাই আসলে আল্লাহ তালার দয়া আল্লাহ তালার মায়া ছাড়া এরকম দামি মজলিসে বসেও যায় না কারণ আপনার আমার সৃষ্টির এই হলো আল্লাহ তালার দয়া আল্লাহ তালা বলেন যে হে বন্ধা তোমার প্রতি আমি আল্লাহর এত বড় দয়া এত বড় মায়া কারণ আমি আল্লাহ তালা অসংখ্য অগণিত মাকলুকাতকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে জঙ্গলার বাঘ বানাইতে পারতাম হরিণ বানাইতে পারতাম অন্য প্রাণী বানায় ঘুরাইতে পারতাম ও বন্ধা যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম তোমাকে মাটির নিচের পোকা মাকড় বানাইতে পারতাম সাপ বিচ্ছু বানায় ঘুরাইতে পারতাম আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে গরু সাগর বেড়া মহিষ বানায় ঘুরাইতে পারতাম লতা পাতা খাওয়া দুনিয়ার জমিনে বিচরণ করাইতে পারতাম কিন্তু তোমার প্রতি আমি আল্লাহর এত বড় দয়া এত বড় মায়া আমি আল্লাহ তোমাকে অন্যান্য মাখলুকাত না বলে সৃষ্টি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে মানুষ রূপে দুনিয়ার জমিনে পাঠাইছি সিল্লা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন এ বান্দা তোমার প্রতি আমি আল্লাহর এত বড় দয়া এত বড় মায়া ও বন্দা আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে সমুদ্রের মাছ বানাইতে পারতাম ভক্তের পিপিলিকা বানাইতে পারতাম আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম বন্দা তোমাকে মানুষ না বলে আকাশের উড়ন্ত পাখির বানাইতে পারতাম আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে গরু ছাগল উট বেড়া মহিষ দুম্বা বানায় জমিনে ঘুরাইতে পারতাম কিন্তু তোমার প্রতি আমি আল্লাহর এত বড় দয়া তোমার প্রতি আমি আল্লাহর এত বড় মায়া আমি আল্লাহ তোমাকে অন্য অন্য মাকলুকাত না বানাইয়া সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষ রূপে দুনিয়ার জমিনে পাঠিয়েছি ও বন্ধে দুনিয়ার জমিনে সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে মানুষ বানাইছি পর্যন্ত আমি আল্লাহর দয়া শেষ হয়ে যায় না আমি আল্লাহ মানুষের ভিতরে আবার কয়েক জাতিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহিদিনা ছাড়া সহ বহু জাতি দুনিয়ার জমিনে আছে তোমার প্রতি আমি আল্লাহ তোমার তোমার প্রতি আমি আল্লাহ তোমার আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে কাপের মুশ্রেকের ঘরে বানাইতে পারতাম তোমাকে ইহুদির ঘরে মাল পাঠাইতে পারতাম বন্দারে যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম তোমাকে অমুসলিম বিদর্মের ঘরে পাঠাইতে পারতাম কিন্তু তোমার প্রতি আমি আল্লাহর এত বড় তোমার প্রতি আমি আল্লাহর এত বড় ভাই আমি আল্লাহ তোমাকে কাপের ঘটে ঘরে পাঠাই নেই মুশ্রেকের ঘরে পাঠাই নেই আমি আল্লাহ তোমাকে বেইমান মুশ্রেকের ঘরে পাঠাই নেই আমি আল্লাহ তোমাকে হিন্দুর ঘরে পাঠাই নাই বদ্ধর ঘরে পাঠাই নাই আমি আল্লাহ তোমার প্রতি অতি দয়া করে মায়া করে একজন মুসলমানের ঘরে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি হে মুসলমান আমার আল্লাহ ডাক দেখো বন্ধ পর্যন্ত আমি আল্লাহর দয়া শেষ না আমি আল্লাহ মানব জাতির হেদায়তের লক্ষ্যে লক্ষাধিক পয়গাম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি পথারা মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ গুলা মানুষগুলোকে কাল্লার পথে আনার জন্য জাহান জাহান্নামী মানুষগুলোকে ডেকে ডেকে জান্নাতের পথে আনার জন্য অসংখ্য গরিত নবীরা শুরুকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি ওই নবীদের ভিতরে আমি আল্লাহ যেই নবীকে সৃষ্টি না করা হলে আমি আল্লাহ সব কাজ বানাইতাম না যেই নবীকে সৃষ্টি না করা হলে আমি আল্লাহ আকাশে চন্দ্র ফিট করতাম না সেই নবীকে সৃষ্টি না করা হলে আমি আল্লাহ আকাশে সূর্য ফিট করতাম না নক্ষত্র রাজি ফিট করতাম না এমন একজন নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম যেই নবীকে যদি না করতাম সাত জমিন বাড়াইতাম না আমি আল্লাহ সাজাইতাম না নবীদের সর্দার যিনি হলেন হুজুর আকরাম আমার আল্লাহ ডাক বলে ও বান্দা তোমার প্রতি আমি আল্লাহর এত বড় দয়া এত বড় মায়া আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম ইচ্ছা করতাম তোমাকে আইসা নবীর উম্মত বানাইতে পারতাম আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম অন্য অন্য নবীর উম্মত বানাই আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইতে পারতাম কিন্তু তোমার প্রতি আমি আল্লাহ আমাকে অন্য নবীর উন্মত না বানাইয়া শেষ নবী সমস্ত নবীদের নবীর সমস্ত নবীদের সরকার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছি কেমন নবীর উম্মত বানাইয়া আমাদেরকে পাঠাইলেন যেই নবী তার মায়ের উদরে নবীকে গর্বে নিয়ে ঘর থেকে বের হতেন প্রচন্ড রৌদ্র ছিল নবীর মা যখন ঘর থেকে বের হতো আল্লাহ নবী মোহাম্মদের বরকতে নবীর মায়ের মাথার উপরে আকাশের মেঘ দ্বারা চায়ার ব্যবস্থা করে দিত কেমন যেই নবীর মা নবীকে গর্বে নিয়ে যখন ঘর প্রচন্ড গরমের মধ্যে যখন মরুভূমির পাথর গুলো আগুনের মতো গরম হয়ে যাইত উত্তপ্ত হয়ে যাইত নবীর বরকতে নবীর মা যখন অত্যন্ত গরম পাথরের উপরে পা রাখতেন আল্লাহ পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিতেন কেমন নবীর উন্নত কাটার উপরে যদি মা আমিনা পারতেন আল্লাহ নবীর বরফতে ওই কাটাটাকে ফুলে পরিণত করে দিতেন সেই নবী গর্বে থাকা কালীন নবীর মা যখন নবীকে গর্বে রাখিয়া ঘর থেকে বের হতেন কূপে পানি আনার জন্য কূপের পানি অনেক নিচে থাকতো কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহর মা যখন কূপের নিকটে কলসিটা নিয়ে দাঁড়াইতেন নবী মোহাম্মদের বরকতে কূপের পানিগুলো উতরে উপরের দিকে উঠতে থাকতো আমার আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই এই তোমার বয়সে তুমি যত মানুষের জ্ঞান কবজ করেছিলে কাহার জন্য কখনো মায়া লাগছে জীবনে বহু মানুষের রূপ কবজ করেছি কাহার জন্য মায়া লাগে না তবে দুই ব্যক্তির যান কবজ করার সময় আমি আজরাইলের দিলটা নরম হয়ে গিয়েছিল আল্লাহ আকবর বলেন আল্লাহ জানেন কোন সময় আজরাইলের দিল নরম হয়েছে এটাকে আল্লাহ জানেন অন্তর্জামী কে আল্লাহ দেখো আজরাইল কোন কোন সময় কোন ব্যক্তির সময় তোমার মায়া দেখেছি আজরাইল একটু আমাকে শুনে দাও মালাকুল মাহমুদ আজরাইল ডাকতে বলে মালি ওই যে আপনার কিছু বান্দা বান্দিরা জাহাজে করে সমুদ্র দিয়ে অন্যত্র রওনা করেছিল ঠিক যখন জাহাজটা সমুদ্রের মাঝখানে গিয়া বসলো ওই মুহূর্তে আপনি আমাকে অর্ডার করলেন মালাকল মত আজরাইল কোথায় জাহাজটাকে ডুবাইয়া দাও আল্লাহ আমি আপনার অর্ডার পাইয়া দেরি করি আপনার হুকুমটা বাস্তবায়ন করার জন্য সমুদ্রের ভিতরে পয়সা দেখলাম বিশাল বড় একটা জাহাজের মধ্যে আপনার কিছু বান্দা বান্দিরা উপস্থিত আপনার হুকুম বাস্তবায়ন করার জন্য আমি আজরাইল ধাক্কা দিয়া জাহাজটা ডুবাইয়া দিলাম সবগুলো লোক মারা গেল হঠাৎ করে তাকায় দেখি আপনার একটা বান্দি তক্তার উপরে চৈরা সমুদ্রের মধ্যে বাঁচতেছে মালিক রাখতে পারেনি আমি আচার্য হয়ে এই গহীন সমুদ্রের মধ্যে কোনো মানুষ বেঁচে নাই কিন্তু আল্লাহ পাকের একটা বান্দি দেখা দেয় একটা তক্তার উপরে চৈরা হাবুডুবু করতেছে আমি আস্তে আস্তে তক্তার নিকটে গেলাম তোমার ওই বান্দিকে আমি জিজ্ঞাসা করলাম ও আল্লাহর বান্দি তোমার কি অবস্থা তোমার বান্দি জবাব দিয়েছে রে ভাই আমি একদিন নয় দুদিন নয় দশ মাসের গর্ভবতী প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে আমি প্রসব বেদনার যারা বরদাস্ত করতে পারি না এই জন্য ছটফট করতেছি আমি তোমার দিকে দেখলাম বেদনার কারণে তোমার বান্ধব আমি দীর্ঘক্ষণ তার নিকটে অপেক্ষা করলাম কিছুক্ষণ পরেই দেখলাম তোমার বান্দের গর্ব থেকে ফুটফুটে একটা ছেলে জন্মগ্রহণ করেছে আল্লাহ আকবর তোমার এই বান্দি সন্তান রেখে পাইয়া তার ব্যথা বেদনা ভরে গিয়ে সমুদ্রের ভিতরে সে কোথায় আছে কত তার স্মরণ ছিল না বাচ্চাটাকে আদর করা শুরু করে দিয়েছে কাছে সন্তানটাকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে আদর করবে দুধ পান করাবে যখন তোমার বান্দি হাতটা সন্তানের দিকে বাড়াইছে তার স্তনের সাথে সন্তানটার মুখ লাগাইবে ওই সময় তুমি অর্ডার করেছিলে মালাকাল মোহতাজরাইল কোথায় আমি বললাম হাজির ঠিক বাড়ি কোন সময় তুমি অর্ডার করলে এই সন্তানের তার সন্তানের মায়ের দিকে তাকাই গভীর সাগরে দেখার মতো কেউ নাই কোনো সাহায্যকারীও নাই এই মুহূর্তে যদি বাচ্চার মার জানটা কবজ করে দেয় বাচ্চাটার উপায় কি হবে আমার দিনে মায়া লেগেছিল আল্লাহ আকবার বলেন সন্তান দেখে দুধ পান করানোর জন্য সন্তানটাও ক্ষুধার আমি মালাকুল মত দিলটা নরম হয়ে গেছে একবার চাইছিলাম তার মার জানটা কবজ করবো না কিন্তু আমার দিলের ভিতরে হাজারো মায়া থাকুক না কেন হাজারো মায়ার চাইতে মানে তোমার হুকুমটা ছিল অনেক বড় এই জন্য আমি এক মুহূর্ত দেরি না কইরা তার মায়ের তত্তাতে থাকা অবস্থায় তার জানটা কবজ করে দিল্লা জঙ্গলের মধ্যে নিক্ষিপ্ত হলো বাচ্চারা কাঠের উপরে ছিল কাঠটা বাসা আরম্ভ করে দিল এরপরে বাচ্চারা কোথায় রয়েছে কোথায় গিয়ে পৌঁছেছে ওটা আমি বালা মমতাজ রেইডার জানি না আমার কোন সময় তোমার কোন মায়া লেগেছিল নবী ওই যে তোমার এক বান্দা সাদ্দার তোমার জান্নাতের পরিবর্তে দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছিল তার জান্নাত বানানোর কাজ যখন সম্পূর্ণ জান্নাতটা দেখার জন্য সাদ্দার যখন একটা গোড়াকে সাজসজ্জিত করিয়া গোড়ার উপরে আরোহণ করিয়া সাদ্দার যখন জান্নাত দেখার জন্য রওনা করলো গোড়ার একটা পাও মাত্র জান্নাতের গেটের মধ্যে গেছে ঠিক ওই মুহূর্তে তুমি অর্ডার করেছিলে ও মালাকুল কোথায় সাদ্দাদের জানটা কবজ কইরা দাও যখন নাকি সাদ্দাদের ঘেরে উপস্থিত হয়া সময়ের দিকে তাকায় দেখি সাদ্দাদের হায়াত থেকে এখনো কিছু সময় বাকি আছে আর তুমি তো ঘোষণা করেছিলে নিকুল্লে তুমি তো প্রতিটা মানুষের জন্য সবাইকে নির্ধারণ করে দিয়েছিল তুমি কিন্তু যখন তুমি সাদ্দাদের খান কবজ করার জন্য আমি আমি তাকে দেখলাম সাদ্দাদের হায়াত থেকে এখনো খানিক সময় বাকি আছে আমি মারাকুল মত অপেক্ষা না করিয়া সাদ্দাদের ঘোড়ার পাও গুলো টাইনা ধরছে যাতে ভিতরে না ঢুকতে পারে আল্লাহ আকবার বলেন মালিকের হুকুম মানি নাই মালিকের হুকুম অমান্য করিয়া নিজে জান্নাত তৈরি করলাম রে মালাকুল মতাজরাইল মালিকের তৈরি জান্নাত থেকে বঞ্চিত হলাম তবে আমি সাতাদের তৈরি জান্নাতটা থেকে আমাকে বঞ্চিত করিও না শুধু তাই নয় রে মালিক সাদ্দাদ আমাকে ডাক আমি সাদ্দাদের কামাই করা যত সম্পদ আছে সব তোমাকে দান করে দিলাম তবু তুমি আমাকে জান্নাতটা দেখার একটু সুযোগ করে দাও মালিক ওই সময় আমি মানা করবো দিলটা নরম হয়ে গেছিল মনে চাইছিল একটু সাদ্দাতকে জান্নাতটা দেখার সুযোগ করে দেই কিন্তু আমার দিনের ভিতরে যত মায়ার যত দয়ে থাকুক না কেন আসলে দুই সময় দুই জায়গায় তোমার দুই ব্যক্তির জন্য মায়া লাগে নাই বরঞ্চ এক ব্যক্তির জন্যই তোমার দুই জায়গায় মায়া হয়েছিল আল্লাহ আকবর বলেন দুই জায়গায় দুই ব্যক্তি জন্য তোমার দুই জায়গা মায়া লেগেছিল রে মালাকুল মত আজরাইল মালাকুল মত আজরাইল আল্লাহকে ডাক দেবে বলি তাহলে আমাকে একটু বিস্তারিত ঘটনাটা জানাই দিন আল্লাহ ডাক দেখো মালাকুল মত আজরাইল তোমার সাদ্দাদের প্রতি কি মায়া হয়েছিল আর কি দয়া হয়েছিল সাদ্দাদের প্রতি আমি আল্লাহর আরো অনেক বড় অনেক দয়া এবং মায়া ছিল কেন কেন যখন মারা গেল আমি আল্লাহ সাদ্দাদের মাকে মৃত্যু দেই নাই আমি আল্লাহ কুদরতি একটা তত্ত্ব পাঠিয়ে দিল তক্তার রক্ষা করলাম আল্লাহ কিন্তু আমি আল্লাহ তো প্রতিটা মানুষের সাদ্দাদের মা যখন তক্তার উপরে ছিল তার হায়াতটা পড়িয়ে গেছে হুকুম তো আমি মাওলার টাইম তো নির্ধারণে আছে এই জন্য আমি আল্লাহ সাদ্দাদের মার ইন্তেকালের পরে আমি আল্লাহ সাদ্দাদের উপরে এত দয়া এবং মায়া আমি আল্লাহ সাদ্দাদের মার ইন্তেকালের পরে যখন তুমি তক্তার উপরে সাদ্দাদকে রেখে দিয়েছিলে আমি আল্লাহ ইচ্ছা করলে একটা ঢেউ পয়সা সাদ্দাতকে উড়াইয়া নিয়ে যাইতে পারতো কিন্তু ঢেউয়ের ভিতরে আমি আল্লাহ এমন মহাব্বত তৈরি করে দিলাম ঢেউ যতই দূরে আসুক না কেন সাদ্দাতকে তক্তার উপর থেকে ফালাই না সম্পর্ক গড়ে তুলে দিলাম কেউ আস্তে আস্তে সাদ্দাদের তক্তাটাকে পারি মারতে মারতে সমুদ্রের নিকটে এসে বসে আনিছে আল্লাহ কিন্তু আমি আল্লাহ তাকে দেখলাম সাদ্দাদের কয়েকদিন পর্যন্ত সাদ্দাদের পেটে কোনো খাবার নাই সাদ্দাদ দেখলাম তক্তার উপরে করতেছে বরদাস্ত করতে পারে না আমি আল্লাহ কুদরতি নজর দিয়া জঙ্গলের দিকে তাকাই না জঙ্গলার দিকে তাকায় দেখি একটা বাঘিনী তার বাচ্চাকে জঙ্গলার মধ্যে দুধ পান করাইতেছে আমি যখন সন্তান খায় মার শরীরটা সুস্থ থাকে কিন্তু যখন সন্তান দুধ পান খায় না তখন দুধের চাপে মায়ের স্তনটায় ব্যথা ব্যথা আরম্ভ হয়ে যায় আমি আল্লাহ বাজারের বাচ্চাটাকে মারিয়া বাজার মায়ের স্তনের ভিতরে যারা বরদাস্ত করতে না পেরা সমুদ্রের দিকে দৌড় আরম্ভ করে দিছে সমুদ্রের নিকটে গিয়া যখন সমুদ্রের তীরে পাল্টা বসলো আমি আল্লাহ সাদ্দাদের মহাব্বতটা বাঘের দিলের ভিতরে তৈরি করে দিলাম ঘরটাকে বাঘের দিনের ভিতরে তৈরি করে দিলাম যে বাঘ মানুষকে দেখলে আক্রমণ করার জন্য আগে যায় যে বাঘ মানুষকে দেখলে দেখা মাত্রে আক্রমণ করে কিন্তু সাদ্দার নামক সন্তান তাকে দেখা বাঘ আক্রমণ করে নাই বরঞ্চ তার দহন চালাটা নিবানোর জন্য সাদ্দারকে বাঘের ভিতরে আমি আল্লাহ এমন দয়া দিয়ে দিলাম সাদ্দারকে কোলে করে তার জংলাই নিয়ে আসলো শুধু আমরা এই সেবা করে দিছে আমি আল্লাহ এই বাগের থেকে সাদ্দাতকে উদ্ধার করার জন্য একটা কাটুরিয়াকে ঠিক ওই জঙ্গলে পাঠিয়ে দিলাম আল্লাহ আকবার বলেন কাটুরিয়া কাট কাটতেছে হঠাৎ করে কাটুরিয়ার শরীরের ভিতরে যখন একটু ক্লান্ত তবাব আসলো কাটুরিয়া সোজা হয়ে দাঁড়াইছে আমি আল্লাহ সাদ্দাদের প্রতি এত বড় দয়া আমি আল্লাহ সাদ্দাদের প্রতি এত বড় মা আমি আল্লাহ কাটুরিয়ার চোখের দৃষ্টিটাকে পাগের খাসার ভিতরে পালাই দিলাম কাটুরিয়া আল্লাহ সাদ্দাদের মোহাব্বতটা তৈরি করে দিলাম কাটুরি আর দ্বারা অপেক্ষা করে নাই দৌড়ে গিয়া বাঘের ঝুপড়ির ভিতরে ডুইকা সাদ্দার নামক সন্তানটাকে বুকের ভিতরে জড়াইয়া বাড়িতে তিনি আসছে আমি আল্লাহ সাদ্দাদের প্রতি এত বড় আমি আল্লাহ এই সাদ্দাত কাতুরিয়ার ঘরে যখন লালন পালন করা আরম্ভ করে দিল যৌবনে পদার্পণ করলো ষোলো থেকে সতেরো বছর বয়স হলো আমি আল্লাহর মনে বড় আশা এই সাদ্দাত বড় হয়ে আমি মালিকের ইবাদত করবে আর আমি মালিক একটু খুশি হব কিন্তু সাদ্দাত যখন যৌবনে পদার্পণ করলো আমি আল্লাহ তৎকালীন সময়ের ওই দেশের বাচ্চার পুরা ফ্যামিলিটাকে আমি আল্লাহ তারা দুরিশ্বাস করে দিলাম দুনিয়া থেকে বিদায় করিয়া সাদ্দারকে আমি আল্লাহ তালা ওই ক্ষমতার চেয়ারে বসাইয়া দিলাম নাফরমানি আরম্ভ করা দিয়ে করে দিয়েছে পাপা সারে লিপ্ত হয়েছে জেলা বেবিচার জুলুম অত্যাচার আরম্ভ করে দিয়েছে ঠিক ও মালা মুতাজরাইল শুধু যে সাদ্দাত আমি আল্লাহর নাফরমানি করেছে তাই না একটা বারো চিন্তা করলো না কোথায় তার জন্ম হয়েছিল কিভাবে আমি আল্লাহ তালা তাকে ক্ষমতার চেহারে বসাইলাম আমি আল্লাহর উপরে ছিল চিন্তাও করে নাই বরং ক্ষমতার চেহারা পাইয়া সে আমি আল্লাহর বিরুদ্ধে সে নিজেই জান্নাত তৈরি করা আরম্ভ করে দিয়েছে এরপর সাত্তার যখন জান্নাতটা দেখার জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে বারংবার তুমি মালাকুল মমতাজ রাইলের কাছে সাহায্য চেয়েছিল তুমি মালাকুল মমতাজ রাইলের হাত থেকে বাঁচানোর জন্য পড়িয়া জানিয়েছিল ওই সময় আমি আল্লাহ একবার দুবার দশ ভাগ বিশ ভাগ দয়া নয় বরং আমি আল্লাহ আল্লাহকে একটা বারের জন্য হলো আল্লাহ আল্লাহ বলে ডাক দেবে যদি মারা করবো ওই সময় যদি সাদ্দার তোমার কাছে ক্ষমা না আছে তোমার কাছে সাহায্য না আছে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক সাদ্দাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে আমি আল্লাহ তৈরি জান্নাতের মালিক বানিয়ে দিতাম কেমন দয়ার মালিক বন্দার প্রতি আল্লাহর কত বড় দয়া কত বড় মায়া বন্দা গুণা করে আর আল্লাহ ডাক দেখ বন্দা গুণা করেছে আমার রহমত থেকে নৈরাশ হয়েও না قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور ভঙ্গ করতেছি জেলা ব্যবসার জুলুম অত্যাচারে লিপ্ত রয়েছে আমার মালিক কত বড় মালিক বন্দার প্রতি কত বড় মায়া আমার আল্লাহ ডাক দিয়া কয় কুলি আইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর নাফরমানি করে নিজের জীবনটাকে বরবাদ করে নিয়েছো তোমার নফসের উপরে তুমি জুলুম করেছ আমি আল্লাহর রহমত থেকে নৈরাস হই না হাজারো কোটি বার না করার পর আমি রবকে নিজের কর্মের উপরে নিজের গুণায়ের উপরে লজ্জিত হইয়া আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী হও ইন্নাল্লাহ ইয়াগফিরুজ হুয়াল গফুরুর রহিম তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও তওবা করতে পারো আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দেব শুধু মাফ করে দেব তাই না কারণ বান্দা কামিন খসিয়াতিল্লাহ حرم الله تلك العين على النار কোন বান্দা যদি গুণ- জিনা ব্যবসার জুরুমান পাপাচারে লিপ্ত হওয়ার পর মালিককে ভয় করিয়া কবর হাসর মিজান ফুলছে রাতের কথা স্মরণ করিয়া তার চক্ষু দেয়া যদি এক মাছির চোখের পরিমাণ একটা মাছির চোখের সম পরিমাণ যদি পানিও তার চক্ষু দ্বারা বের করতে পারে আল্লাহ ওই চক্ষু কেন পুরো দেহটার জন্য জাহান নামের আগুনকে করে দিবে তাহলে আল্লাহ আমাদের উপর দয়াশীল না জালিম আল্লাহর দয়ার কোন তুলনা আছে যেমনটি আল্লাহ দয়া করেছিলেন সাদ্দাদের উপর তাহলে বাংলার প্রতি আল্লাহ পাকের অনেক বড় দয়া অনেক বড় মায়া এই জন্য আল্লাহ তালা কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করা আল্লাহর দয়া কামনা করা কারণ আমি আপনি গুণা করতেছি মালিক তো রহমত নেয়া অপেক্ষা করতেছি আমি আপনার মালিকের লাফরবাড়ি করতেছি মালিক তো আপনার আমার জন্য অপেক্ষা করতেছে কেমন দয়ার মালিক পায়গম্বর মুসা আল্লাহর কাছে গিয়া ডাক দেয়া আমি তো আপনার সাথে একটু কথা বলতে চাই আল্লাহ তালা কয় মুসা শুরু কর তো পয়গম্বর মুসা আল্লাহকে জিজ্ঞাসা করতেছে মালিক কথা তো বলবো তো আগে একটু বলেন আপনি কোথায় আছেন আল্লাহ তারা ডাক দেয় কই মুসা আমি আল্লাহ সত্তর হাজার পর্দার আড়ালে রয়েছি আল্লাহ হওয়া কত হাজার আর পারে না আমি আল্লাহ সত্তর হাজার পর্দার আড়ালে রয়েছি পয়গাম্বর মুসান্নাকে জিজ্ঞাসা করে মালিক এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার ব্যবধান কতটুকু দূরত্ব কতটুকু একটু জানতে পারি আল্লাহ আমি আল্লাহ যে সত্তর হাজার পদ্মার আড়ালে রয়েছি এর এক একটা পদ্মার চেয়ে আর একটা পর্দা পাঁচশো বছরের রাস্তার দূরত্ব কত বছর আপনারা আমার প্রতি কেমন দয়া বুঝাইতেছে তো মুসা আলাই সালাম আল্লাহকে ডাক দেবে আল্লাহ যদি পদ্মাটা একটু সরাইতেন আমি একটু আপনাকে দেখতাম মুসাই পদ্মা গুরু সরানো যাবে না নম্বর মুসা